সুলকানি চুলকায় রাজা রাজরানী টিপলে বাইরে লাল পানি যখন সুলকানি রোগটা হয় মনে হয় যে আরাম করে চুলকাই জায়গা বেজাগায় সুলকাই কুমিল্লার রসমালাইটা আপনার মুখে দিয়ে আসে আপনি সেই আরাম নিয়ে সুলকান পাঁচটা মিনিট পর যখন আপনি সুলকানি বন্ধ করেন খাঁচকাটা খাঁচকাটা দাগ হয় ছিট ছিট ছিট করে জ্বালা পড়া শুরু হয়ে যায় মনে হয় বোম্বাই মরিচ বেটে আপনার দুই রানের সিপাই কেউ দিয়ে দিয়েছে সুন্দরী বউ পাশে নিয়ে আছে জামাই ফটোগ্রাফারে পোস্ট দেন পোস্টকি দেবে তার তো দুই হাত চলে গেছে শ্যাওনির সিপা সাবায় শ্যাওনির পকেট ফুটা করে চুলকায় আরাম করে চুলকায় বিয়া ভেঙে যায় এই চুলকানির কারণে ভাইজান আপনাদেরকে বলতে চাই চুলকানি কোনো লজ্জার বিষয় নাই লজ্জা করে চুপচাপ করে আপনার রোগ গোপন রাখবেন না গোপন রোগ রাখলে সমস্যা সমাধান হবে না ভাইজান কিন্তু আমার কাছে আছে রোগের সমাধান কারণ আমার কাছে আছে ভাই লাকি মলম লাকি মলম লাকি মলম কোম্পানির প্রচারের জন্য ভাই মূল্য দেওয়া আছে প্যাকেটের গায়ে পঞ্চাশ টাকা শুধুমাত্র